ইসলামিক লেকচার বাংলা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওযা إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যিনি আজকে পূর্ব খাসবাগ আহলে হাদিস জামে মসজিদে বাদ এশা আমাদেরকে মাসিক কোরআনি তালিমি বৈঠকে বসার তৌফিক দান করেছেন সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ বারিক আলিহি আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআনের একটি ছোট্ট সুরাকে নিয়ে কথা বলবো যদিও বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি ভাবছিলাম কোনটা বলা যায় আমি চুজ করতে পারছিলাম না যে আসলে কোনটা বলবো আজকে আপনাদের দ্বিতীয় তালিমি বৈঠক আমি যতটুকু জানি এর আগে একটা তালিমি বৈঠক হয়েছিল আজকে দ্বিতীয় তৃতীয় তৃতীয় তালিমি বৈঠক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন প্রতি মাসে অন্তত একটা দিন আমাদেরকে এইভাবে বসার তৌফিক দান করেন আল্লাহ আমিন একবার ভাবছিলাম লুকমান হেকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো আরেকবার ভাবছিলাম আসহাবুল কাহাফকে নিয়ে কথা হবে আবার ভাবছিলাম মুসা এবং খিদির আলি ইসাল্লামকে নিয়ে কথা হবে আবার ভাবছিলাম যে সুরা আসর নিয়ে কথা হোক তা আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিয়ে বললে বেশি ভালো হয় তো তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে এখন যে সুরাতুল আসর বিষয়টা তুলনামূলক একটু সহজ হবে অন্য বিষয়গুলোর চেয়ে আর যেহেতু এখানে ছোট ছোট বাচ্চারা বেশি পাশাপাশি যুবক ভাইরাও আছেন এই সুরাটাই মনে হয় সুইটেবল হবে আল্লাহ পাক আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা দোয়া করি রব্বি সুরাহলি সদরি ওয়াসিল্লি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু জ্ঞান বৃদ্ধির জন্য আরেকটা দোয়া করতে পারি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আরেকটা দোয়া করা যায় আল্লাহম্মা ফকিহনা ফিদ্দিন আল্লাহম্মা ফকিহনা ফিদ্দিন ওয়াল্লিম আল্লিমনা উইল ইয়ার ইয়ারহামার রহিমিন সুরাতুল আসর আমরা জানি পবিত্র কোরআনুল কেরিমে একশো চোদ্দোটা সুরা আছে একশো চোদ্দো সুরার মধ্যে ছিয়াশিটা সুরা হলো মাক্কি আর আঠাশটা সুরা হলো মাদানী যে সুরাগুলো মক্কায় নাজিল হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যতদিন মক্কায় ছিলেন মানে ১৩ বছর এগুলোকে মাক্কি সুরা বলে আর দেখা যায় মাক্কি সুরাগুলোর মধ্যে তাওহিদ রিসালাত পরকাল কেয়ামত হাসুর জান্নাত জাহান্নাম এই টপিকগুলোই বেশি আলোচনায় আসে আর পক্ষান্তরে মদিনায় হিজরত করার পর যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মূলত বলা হয় ময়দানী সুরা আর মাদানী সুরাগুলোর মধ্যে বেশিরভাগই হালাল হারাম জায়েজ না জায়েজ আদেশ নিষেধ এগুলো বেশি আছে কারণ মক্কার ১৩ বছরে আল্লাহ তার বান্দাদের ইমানকে তাজা করেছেন ভিতরের হৃদয়ের জগৎটাকে আল্লাপাক পরিবর্তন করেছেন তারপরে গিয়ে যখন মদিনায় আয়াত নাজিল হচ্ছে সুদ ছেড়ে দাও মদ ছেড়ে দাও তখন সেগুলো মানুষ খুব ইজিলি আমল করতে পারছে সর্বপ্রথম যেটা দরকার মানুষের হৃদয়ের আকিদার বিশ্বাসের পরিবর্তন এটা যখন আল্লাহমুখী হবে পরকালমুখী হবে তখন একটা মানুষ অটোমেটিকলি ইনশাআল্লাহ ইসলামের বিধানগুলো পালন করবে আর যদি কোনো মানুষের আকৃদাগত বিশ্বাসের পরিবর্তন না করা যায় তাহলে যতই চাপ দেন না কেন সে হয়তো মুখে মুসলিম হবে ভিতরে মোনাফেক থেকেই যাবে তো সুরাতুল আসর একটা মাক্কি সুরা যেটা মক্কায় নাজিল করা হয়েছে ইমাম শাফিআই রহমউল্লাহ এই সুরা সম্পর্কে একটা কথা বলেছেন তিনি বলেছেন লাউ আনজালাহু হ্যাদিহি সৌরা লাউসি তিনি বলেছেন যদি পাক কোরআনের সব কিছু বাদ দিয়ে শুধু সুরা আসরই নাজিল করতেন তাহলেও যথেষ্ট ছিল আমি আবার বলছি তিনি বলেছেন আল্লাহ পাক যদি শুধুমাত্র সুরা আসরটুকুই নাজিল করতেন আর কিছুই নাজিল না করতেন তারপরেও যথেষ্ট ছিল কারণ এই সুরার মধ্যে সমস্ত মৌলিক বিষয় চলে আসে সময় সংক্ষিপ্ত আমরা হয়তো সব ডিটেলস আলোচনা করতে পারবো না কিন্তু মূল পয়েন্টগুলো আজকে আমরা টাচ করবো ইনশাআল্লাহ একশো চোদ্দোটা সুরা আছে আমি বলেছি প্রত্যেকটা সুরা এক একটা চূড়া মানে আমি একদিন বলেছিলাম যদি আপনি নারীদের সম্পর্কে জানতে চান ইসলামে নারীর অধিকার কি ইসলামে মেয়েদের কতটুকু সম্মান দেওয়া হয়েছে কোন কোন জায়গায় নারীরা যেতে পারবে কোন কোন জায়গায় পারবে না নারীদের সম্মান কোথায় মর্যাদা কোথায় এগুলো যদি জানতে চান আপনাকে সুরা নিসা পড়তে হবে নারীদের সুরা সুরা নিসা এর উপর উঠলে আপনি বুঝতে পারবেন নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে এটা শোনার জন্য মিডিয়ায় যাওয়া যাবে না তাহলে তারা আমাদেরকে ভুল তথ্য দিবে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের উৎসের দিকে আসতে হবে সুরা নিসা সুরা নূর সুরা হেজাব এগুলো আপনাকে জানাবে নারীদের মর্যাদা কোথায় আবার আপনি যদি জিহাদ সম্পর্কে জানতে চান ইসলামে জিহাদ কি কেন করতে হয় কার বিরুদ্ধে করতে হয় কখন করতে হয় আপনাকে পড়তে হবে সুরাতুত তাওবা সুরাতুত তাওবা আপনি যদি জানতে চান রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হবে রাষ্ট্রের সংবিধান কেমন হবে কিভাবে আমরা দেশ চালাবো আপনাকে সুরা পড়তে হবে সুরা আনফাল আপনি যদি হিস্ট্রি পড়তে চান ইতিহাস একদম ইতিহাস আদম আলি ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত আপনাকে এই পুরো ইতিহাস পড়তে হলে পড়তে হবে সুরা হুদ সুরা সোয়ারা এই সুরাগুলো পড়তে হবে যদি জানতে চান বনু ইসরায়েলের সম্পর্কে পড়তে হবে সুরা বানি ইসরায়েল যদি জানতে চান শেষ জামানায় আপনি কিভাবে চলবেন তাহলে পড়তে হবে সুরা ক্যাহাফ এরকম এক একটা সুরা আপনাকে এক একটা রেজাল্ট দিবে যদি আপনি উপন্যাস পড়তে পছন্দ করেন তাহলে আপনাকে পড়তে হবে সুরা ইউসুফ সবচেয়ে সেরা উপন্যাস এরকম সুরতুল আসর আসর মানে সময় ইতিহাসের শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই সময়ে সময়ে কারা সফল আর কারা ব্যর্থ এটা জানতে হলে আপনাকে সুরা আসর পড়তে হবে ইতিহাসের শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কারা ক্ষতির মধ্যে আছে আর কারা ক্ষতি থেকে মুক্ত এইটা বুঝতে হলে আপনাকে পড়তে হবে সুরাতুল আসর আর পড়া মানে আমি বুঝাচ্ছি না রিডিং পড়া পড়া মানে আমি বুঝাচ্ছি লিকৌমি ইয়েতাফাক্কেরুন আল্লাপাক বলেছেন কোরআন সেই সম্প্রদায়ের জন্যে যারা চিন্তা ভাবনা গবেষণা করে কোরআন কোনো সাধারণ মানুষদের জন্য নয় আল্লাপাক বলেছেন কোরআন একটা কিতাব ওই সব সম্প্রদায়ের জন্য লিকৌমি ইয়েতাফাক্কেরুন যারা গভীর গবেষণা চিন্তা ভাবনা করে তাদের জন্যে কোরআন তাদের জন্য নয় যারা হালুয়া রুটি শ্যামাই খায় বাসায় গিয়ে ঘুমিয়ে যায় তাদের জন্য কোরআন নয় তো আল্লাহ রবুল আলমিন সময়ের একটা সুরা নাজিল করেছেন সময়ের চূড়া সময়ের সুরা টাইম এর উপরে উঠবেন অতীতকে দেখতে পারবেন ভবিষ্যৎকে দেখতে পারবেন বর্তমানকে দেখতে পারবেন তাহলে উঠতে হবে সুরা আসরের উপরে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাপাক বলেছেন ওয়ালা আসরি ওয়াও মানে হচ্ছে শপথ কসম ওয়াবের দুটো অর্থ হয় আরবিতে একটা হলো এবং একটা হলো কসম কখন এবং কখন কসম যখন দুইটা ক্লজ অ্যারাবিক গ্রামারে ইংলিশ গ্রামারে আমরা যেটা বলি ক্লজ বা দুইটা অংশ এই দুইটা অংশের মধ্যে জয়েন্ট দিতে হবে তখন ওয়াউজ জবর ওয়া মানে হলো এবং যেমন ইল্লাল্লাদিন আমানু তারা নয় যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং শতামল করেছে এখানে ওয়া ওয়া মানে হচ্ছে এবং আবার প্রথমে যেটা আছে ওয়ালে আসরি এই ওয়া মানে হচ্ছে কসম বা শপথ কোরআনে আল্লাপাক অনেকগুলো কসম করেছেন ওয়া তিন ডুমুর ফলের কসম আমাদের দেশের ডুমুর ফল না আবার যে ডুমুর ফল মক্কা মদিনে পাওয়া যায় আরবে পাওয়া যায় কাঁচা খেতেও মিষ্টি লাগে ও তিন ও জৈতুন জৈতুন ফলের কসম জৈতুনের তেল দিয়ে রসুল্লাহ সাল্লাম মালিশ করতে বলেছেন উপকারী ও তুরি সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পাহাড়ের কসম এরকম অনেক কসম আছে লাইল রাতের কসম ও দুহা দ্বীপ্রহরের কসম ওয়াল ফজর ফজরের কসম ফজরের কসম করে আল্লাহ বলেছেন ফজর সকাল ফজর নিঃশ্বাস ছাড়ে অসাধারণ একটা আয়াত ফজর নিঃশ্বাস ছাড়ে আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে সকাল নিঃশ্বাস ছাড়ে কোরআন বলেছে ফজর ফজরের সময় মালা একা চলে আসেন কেরাত হয় ইমামের তারা শোনেন কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল আবার আসরের জামাতে আরেক দল ফেরস্তে আসে তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে তারা আবার ফজর পর্যন্ত থাকে কোরআনে সুরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে আমাদের এডুকেশন সিস্টেমকে বিশ্বাস করবে কথাটা যে ফজর নিঃশ্বাস ছাড়ে তারা বল পাগলের প্রলাপ কি বলে হয়তো গাল গল্প বলে এই জন্য আমি বারবার বলি যে this education system is created by the জাল এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই তার উদ্দেশ্য একটাই কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায় এটাই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নেই একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ একজন ডক্টরেট করবে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে সে ইন্টারনালি ব্লাইন্ড আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন একটা কসম সময়ের কসম সময়ের কসম আল্লাহ কেন করলেন সেটা বলার আগে বলছি আল্লাহ যে কসম করলেন আমাদের জন্যও কি কসম করার বিধান নাই আছে আমরা যদি কসম করি তাহলে শুধু আল্লাহর নামেই করতে হবে কারণ একটা হাদিস রসুল্লাহ বলেছেন মান হ্যালাফা বেগির ইসমিল্লা ফকত কাফার যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফুরি করলো আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে ছোটোবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না এই জন্য আমরা মায়ের কসম করতাম বাবার কসম করতাম এখন আমরা দেশের কসম করি মাতৃভূমির কসম করি তা আল্লাহ বলেছেন কসম করতে হবে শুধুমাত্র আল্লাহরই অন্য কারো না তবে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টির কসম করেন যেমন রাত দিন ফজর ডুমুর ফল কোরআন চাঁদের সময়ের ইত্যাদি সময়ের কসম করার অর্থ কি সময়ের কসম আল্লাপাক কেন করছেন আল্লাপাক যখন কোনো কিছুর কসম করছেন বুঝতে হবে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নাই আল্লাপাক তো সহজে কোনো কোনো বিষয়ের কসম করবেন না আর কোরআন নাজিল করার সময় আল্লাপাক খুবই ইকোনমিক্যাল কোন দিকে শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাপাক অতিরিক্ত কোনো শব্দই চয়ন করতে চাচ্ছেন না যেটা দরকার সেটা নাজিল করছেন অহেতুক কোনো শব্দ কিন্তু কোরআনে নাই কোরআন এমন একটা কিতাব যেটার একটা শব্দ দিয়ে একটা একটা জাতির ইতিহাস বলা হয়েছে সিরিয়াসলি সুরে কাহাফের মধ্যে একটা একটা শব্দ আছে জুলকার নাইন বাদশাহ যাচ্ছেন একদিকে একটা কমকে দেখতে পেলেন যে কমের সূর্যের আলো থেকে বাঁচার কোনো বুদ্ধি ছিল না তারা জানতো না কিভাবে সূর্যের আলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আল্লাহ ভালো জানেন এই জায়গাটা কোথায় আল্লাহ পাক শুধু বলেছেন ক্যা দেয় ক্যা ওরা এরকমই ছিল ব্যাস এতটুকুই ওই সম্প্রদায়টা এমনই ছিল বলে আল্লাপাক অন্য প্রসঙ্গে চলে গেছেন একটা ওয়ার্ড দিয়ে একটা সম্প্রদায়ের কথা বলেছেন আল্লাপাক শব্দ আল্লাপাক অহেতুক চয়েস করবেন না তাই সময় শপথ কেন করলেন তিনটা কারণে করতে পারেন শর্ট করে বলছি একটা হলো অবশ্যই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে কফি খেয়ে চায়ের দোকানে আড্ডা পিটে খেলার মাঠে নষ্ট করি তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কেয়ামতের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি আল্লাহর জিকির করেনি রাসুলের প্রতি দরুদ পড়েনি ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর এই সভ্যতা এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে এখন আমার মনে হয় এই ত্রিশ বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের পনেরো বা আঠারোটা বছর অপচয় হয়ে গেছে আঠারো বছরে আমি হাফেজ হতে পারতাম আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম বুদ্ধি ব্রেন ভালো ছিল ফার্স্ট হতাম সবসময় আমি হয়তো ফিক পড়তে পারতাম ইতিহাস পড়তে পারতাম সিরাত পড়তে পারতাম এখন সারা দিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল আর এই গ্যাপটা কখনো পূরণও হবে না অসম্ভব তাই যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে তাস খেলছে টিভি দেখতেছে আড্ডা পিটাচ্ছে এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না সুফায়ন আল্লাহ সময়ের কসম আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন দেখেন মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই কষ্টের পর কষ্ট সহ্য করে একটা চাকরির জন্যে একটা জমির জন্যে একটা ভালো জব স্ট্যাটাস টাকা সিকিউরিটি বাড়ি গাড়ি বউ বাচ্চা এগুলোই তো এগুলো ছাড়া আর কিচ্ছু নাই এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই সব এগুলোই এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয় ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায় কিন্তু দেখেন কষ্টের ট্র্যাকটা ভুল কষ্টের ট্র্যাকটা ঠিক নাই রং ট্র্যাকে সে কষ্ট করছে এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে নার্সারিতে ভর্তি হচ্ছে পাঁচ বা ছয় বছর বয়সে পঁচিশ বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই অনার্স মাস্টার্স করতে করতে পঁচিশ হয়ে যাবে বয়স এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না জেনারেল জেনারেল এডুকেশনের কথা বলছি কোরআন এ টু জেড শিখবে না হাদিস শিখবে না ফিক শিখবে না ইতিহাস শিখবে না সে ইসলামের যে আসলে জীবনী সেটা শিখবে না সাহাবিদের জীবনী শিখবে না এগুলো কিছুই শিখবে না পঁচিশ বছর পর্যন্ত সে কষ্ট করবে আমরা যখন জেনারেল লাইনে পড়তাম আমাদেরকে এক একটা কবিতা এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো একদম ভেজে ভেজে খাওয়ায় দেওয়া হতো আর কি রবীন্দ্রনাথের কবিতা নজরুলের কবিতা জীবনানন্দ দাশের কবিতা শেক্সপিয়ারের গল্প তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা অবশ্য এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে আপনি বোকার স্বর্গে বাস করছেন এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে এই পুরো প্রসেসটা একদিনে হয়নি এটাকে সাজানো হয়েছে ঢেলে সাজানো হয়েছে যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায় তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায় সময়ের কসম করেছেন আল্লাহ এটা একটা কারণ সময়ের প্রতি মূল্যায়ন করা সেকেন্ড কারণ হচ্ছে আল্লাপাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে অতীতের দিকে সময়ের কসম করে আল্লাপাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাপাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন ইতিহাস অতীতের দিকে তাকাও দেখো আদম আলি থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই বলেন তেজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিল আল্লাহ বলেছেন আমার সুন্নাত আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না যাদের কাছেই আল্লাহ হেদায়ত এসেছে যারা স্বীকার করে নিয়েছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া সাফল্য দিয়েছেন পরকালও সাফল্য দিয়েছেন আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাপাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন পরকালও শাস্তি দিয়েছেন যেমন নু ইসলামের কম আল্লাপাক ডুবিয়ে দিলেন আদ জাতি প্রচণ্ড শক্তিশালী নারিকেল গাছের সমান সমান একটা মানুষ এর চেয়েও বড় পাহাড়ের মধ্যে বাসা করে থাকে আল্লাপাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন সুয়াইব ইসলামের কম খুবই দাপটের জাতি ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারত আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায় এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো আর কি একজন মানুষ দোষী দোষ তো প্রমাণ হয়নি মারা যাবে ধরেন একজন মানুষ খুনের খুনের কারণে বন্দী হয়েছে প্রমাণ হয়েছে কি এখনও আপনি মারতে পারেন না তো মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না ইসলামে হারাম চলছে এগুলো কে বুঝাবে সোয়াইব আলাইসালামে কম এই কাজটা করতো আরেকটা কাজ করতো মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করত। আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো মানুষকে কলা ঝুলায় টোপ দেয় একটা বাড়ির দাম দশ লাখ টাকা আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব কিন্তু আপনাকে দশ লাখের জায়গায় 30 লাখ দিতে হবে কারণ অতিরিক্ত যে বিশ লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে ২০ বছর সময় দিচ্ছি আর আমরা বলি হ্যাঁ তাই তো তাই তো বিশ বছর সময় পাওয়া যাবে ত্রিশ অল্প অল্প করে দিব কিস্তি স্টাইলে সমস্যা তো নাই কিছু এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল সুদ আরেকটা যে পেপার মানি কাগজের টাকা আমি তো বললাম যে আমরা সোনা আমরা সোনা নিয়ে ওই ওদের ব্যাংকে যাই ওদেরকে সোনা দিই দিয়ে ডলার নেই সোহাইব আল ইসলামের কম এরকম কাজ করতো আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে ভূমিকম্প দিয়ে সময়ের দিকে তাকায় দেখেন সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল আল্লাপাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ আয়না রব্বু খুমুলা আয়লা আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই আল্লাপাক ওকে পানিতে ডুবাই দিলেন এখানে একটা ঘটনা আছে অনেকদিন বলা হয়নি বলতে চাচ্ছিলাম ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান এনেছিল এটা কি জানেন ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান নিয়ে আসছিল ফেরাউন যখন ডুবছে ও সেনাবাহিনী সহ তখন জিব্রাইল অন্যান্য ফেরস্তারা চলে আসছেন কারণ মৃত্যু হবে এখন যান কবচ করা হবে এবং যারা পাপি ওদের যান কবচের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয় প্রচণ্ড জোরে জোরে পিটানো হয় থাপ্পড় দেওয়া হয় ওরা দেখতে পারে আমরা দেখতে পারবো না তো জিব্রাহিল আলাইসালাম তাকে কাদা ছুটছিলেন কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন তো ওই সময় ফেরাউন বলেছিল যে অ্যামেন টু বি রব্বি হারুন আমা মুসা আমি হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাপাক তখন বলছেন আল্লাহ এখন আলিয়াউমানুনাজি ক্যাফি বেদানিকা আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব। লিত্যাকুন আয়াত যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য কিন্তু জিব্রাহিল আলী ইসলাম বলেছেন একটা হাদিসের মধ্যে হাদিসে কুৎসির মধ্যে যে ওই সময় জিব্রাহিল আলী ইসলামও ভয় পাচ্ছিলেন যে কারণ সে তওবা করছে যদি আল্লাপাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন যদি আল্লাপাকে এই জন্য তাকে ধরেন এই জন্য জিব্রাহিল আলাহিসাল্লামও ভয় পাচ্ছিলেন আল্লাপাকে রহমত এত প্রশস্ত আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন জিব্রাহিল ইসলাম বলছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আয়না কুমুল আয়লা ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে আমি আজাব দিব তো এই যে ফেরাউন সেও সময় স্রোতে হারায় গেল নমরুদ হারায় গেল এখনকার এখনকার এই যুগের ফেরাউনরাও হারায় যাবে এ যুগের নমরুদ যারা তারাও হারাই যাবে কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না সময়ের কসম করে আল্লাপাক বলছেন এই যে হিস্ট্রি দেখো শিক্ষা নেওয়া আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান শেষ জামানে এই শেষ জামানের যে সময় এই সময়টার প্রতি আল্লাপাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনও ঘটেনি কীরকম একদিন সাহাবিরা বসে আছেন সাল্লাহ আলাইসাল্লাম আসলেন এসে বললেন তোমরা কী নিয়ে কথা বলছো সাহাবিরা বললেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বলে শুনে রাখো দশটা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না নাম্বার ওয়ান দাজ্জাল নাম্বার টু ইয়াজুজ আর আজুজ নাম্বার থ্রি ঈসা আলী ইসালামের আগমন নাম্বার ফোর দ্যাব্বাতুল আর্থ জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে পাঁচ নাম্বার আর দুখান ধোয়া সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে ছয় নাম্বার ছয় সাত আট সম্ভবত তিনটা ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং মাঝখানে আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে রসুল্লাহ আলু সাল্লাম বলছেন দশটা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না এগুলো মেজর আলামত এই জন্য এই সময়টা শেষ শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি দাজ্জাল কখনো বের হয়নি ইয়াজুজ আর মাজুজ এর আগে বের হয়নি সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে ওঠে নাই ধোঁয়ায় সারা বিশ্ব ছেয়ে যায়নি জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এখনও এমন হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে বাড়ির দেওয়াল ওই ব্যক্তির পা অন্য জানোয়ার তাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে সময়ের কসম করে আল্লাপাক এই শেষ জামানার দিকে আমাদেরকে তাকাতে বলছেন এবং এটা বলছেন এই শেষ জামানায় এই জায়গাটা ভালো করে বোঝেন এই শেষ জামানায় ইন্নাল ইনসান আলাফি খোসর এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে আখিরুজ্জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসুর নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আল ইনসান মানে মানুষ লা মানে আবার অবশ্যই ফি মানে মধ্যে আর খুসুর মানে ক্ষতি শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আখেরুজ্জামান এমন একটা জামান এমন একটা যুগ যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয় যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন সে ক্ষতি থেকে বাইরে নয় যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে সে বোকার স্বর্গে বাস করছে রসুল্লাহ কি বলেননি আখেরুজ্জামানের একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে মুমিন ভাই মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না সে দায়ুসে পরিণত হবে কিছু করতে পারবে না শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীরা এমনভাবে সারা বিশ্ব শাসন করবে এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না সবচেয়ে বড় হাদিস হচ্ছে সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন ইমান ধরে রাখাটা ওই রকম হবে নিজেকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকেই যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি এটা কি হাতে কয়লা ধরার মতো কি না আমরা যে ইসলামটা ফলো করছি আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কি না এরকম কষ্ট হচ্ছে কি না যদি কষ্ট হয় সুসংবাদ আপনার জন্যে যদি কষ্ট হয় তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি সেই ব্যক্তি যার কথা রসুল বলেছেন আর যদি কষ্ট না হয় আফসোস আমাদের জন্যে আমার উপর ধিক্কার আমি সেই ব্যক্তি যার কথা রসুল বলেছেন নেগেটিভলি পজিটিভলি না কি বলেছেন রসুল সাল্লাহ আসলাম সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে ইয়াবি রজুল উদ্দিন আর দুনিয়া দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে এই হলো আখেরুজ্জামান এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে তবে আল্লাহ পাক বলেছেন চার শ্রেণীর মানুষ নয় চারটা কাজ যারা করবে একই সাথে চারটা কাজ চারটার মতো যে কোনো একটা নয় চারটা কাজই একই সাথে অ্যাট দ্য সেম টাইম চারটা কাজ যারা করতে পারবে এবং এর উপর কমা দৃঢ় থাকতে পারবে তারাই ক্ষতি থেকে বেঁচে থাকবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইল্লাদিন ইমান ইমানটা কেন এখন আমি বুঝি এই ওয়ার্ল্ডটাকে রিড করতে হলে এই বিশ্বে আসলেই কি হচ্ছে এটা বুঝতে হলে আপনার ভিতর থেকে একটা নলেজ দরকার ইন্টারনাল একটা লাইট দরকার যার ভিতরে ইমান নাই তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে না পসিবল না যার ভিতরে হৃদয়ের ভিতরে ইমান নাই আল্লাহর পক্ষ থেকে লাইট বা নূর আসবে না আর আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর না আসলে সে ভিতর থেকে দেখতে পারবে না আসলে কি হচ্ছে যেমন আমাদের মেয়েদের কথা বলা হচ্ছে মিডিয়ায় মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে প্রোগ্রেস প্রগতি সমান তালে চলছে সম অধিকার অগ্রগতি তাই না কিন্তু কোরআন সুন্না এবং আখরুজ্জামান স্টাডি করলে আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু জাহান্নামের দিকে এই যে চিন্তার জগতের বিশাল একটা পরিবর্তন এক শ্রেণীর মানুষের কাছে এটা প্রোগ্রেস আর আমি বলছি এটা জাহান্নামের রাস্তা বিশাল একটা পার্থক্য না এই পার্থক্যের কারণ হচ্ছে যে মন্তব্যটা করেছে সে বাহ্যিক দৃষ্টি দিয়ে করেছে তা আমরা কোরআন সন্না থেকে ঘেটে ইন্টারনাল অবজারভেশন থেকে মন্তব্যটা করলাম এই ইন্টারনালি লাইট পেতে হলে আমাকে নূর দরকার আর নূর আসবে আল্লাহর পক্ষ থেকে আর কখন আসবে যখন আপনি কোরআনের কাছে আসবেন যখন ইমান নিয়ে আসবেন ইল্লাদিনা অ্যামানু এই হলো প্রথম আর হাদিসে আছে হাদিসে জিব্রিলের মধ্যে ইমানের ছয়টা পিলার তো অনেকেই জানি না ইমানের ছয়টা পিলার হচ্ছে এক নম্বর অ্যামেন্টু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করা তার ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস করা তার আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা রসুলগণের প্রতি বিশ্বাস করা পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এই ছয়টা পিলারকে বিশ্বাস করার নাম ইমান এখানেও তিনটা কথা আসবে শুধু বিশ্বাস করে না হৃদয়ে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া হৃদয় আগে বিশ্বাস করা মৌখিক স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করা শুধু বললেই হবে না যে আমি মুমিন কাজে প্রমাণ করতে হবে কিছু মানুষ আছে আমাদের বলে যে আমি তো গুণা করিনি নামাজ পড়ার কী দরকার আছে আমি তো খারাপ কাজ করি না আমি তো সারাদিন ভালো কাজ করি জনকল্যাণমূলক কাজ করি আমি তো জননেতা নামাজের তো প্রয়োজন নাই নামাজ তাদের জন্য যারা গোনা করে ওদের গোনা মাফ করানোর প্রয়োজন আছে তারা যাবে নামাজে আমি নামাজে যাবো কেন কিছু মানুষ আছে কোরআন সন্না ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না বলে যে আমি মানবতার কল্যাণে কাজ করি আমি জনসাধারণ জনকল্যাণমূলক কাজ করি আমি গাছ লাগিয়ে দিই আমি কম্বল বিতরণ করি আমি কত ভালো কাজ করি এগুলো তো ভালো কাজ আমি তো সদা সত্য কথা বলি ব্যবসায় হালাল খাই আমার নামাজের তো দরকার নাই ইমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথুল্যবাদী হয়ে যাবে আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী খুব চরমপন্থীও না আবার শৈথুল্যবাদীও না কারণ আল্লাহ পাক এই উম্মতকে বলেছেন উম মেচান ওয়াসত লিতেকুন সুহাদা আলান্নাস তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত তোমাদেরকে অন্য অন্য উম্মতগুলোর উপরে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে এক নাম্বার ক্ষতি থেকে বেঁচে থাকবে তারাই যারা মমিন এই ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করে তারপরে মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে দুই নাম্বার ও আমিলুস আলিহাত ইমান আনার সাথে সাথে যারা সৎ আমল করে এখন আমিলুস আলেহ এর সংজ্ঞা কি এক কথায় খুব সহজ করে যদি সংজ্ঞা বলি তাহলে যে আমল বা যে কাজগুলো আল্লাহ অনুমোদন করেছেন তার রাসুল অনুমোদন করেছেন বা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন বা করতে বলেছেন অথবা মৌন সম্মতি দিয়েছেন সোজা সিম্পল যে প্রত্যেকটা কাজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর বিধানের আলোকে আমাদেরকে করতে বলেছেন অথবা নিজে করেছেন অথবা কেউ করেছেন তিনি মৌন সম্মতি দিয়েছেন এই ধরনের কাজগুলোকে বলা হয় আমল সলে যেমন যেমন পাচক সলাত রমাদান মাসের সৌম রমাদান মাসের কথা আসলো আমরা একটা দোয়া করে নেই আল্লাহম্মা বলুন আমার সেটা আল্লাহম্মা বাল্লিগনা ফি রমাদন ও বারিকলানা হি আমিন অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন রমাদানের আগ থেকেই রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন এবং আল্লাহ পাক আমাদের জীবনে রমাদানের সংখ্যা বাড়িয়ে দিন আল্লাহ আমিন যেটা বলছিলাম আমল সালেহের মধ্যে আছে সলাত আছে সৌম ফরজের কথা বলছি আছে জাকাত সামর্থ্য হলে জাকাত দিবেন সামর্থ্য হলে হজ করবেন ওমরা করবেন সদা সত্য কথা বলা পিতামাতার খেদমত করা আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা শূন্য অনুযায়ী জীবন গড়া এই প্রত্যেকটা কাজই আমল সলে এমনকি এমনকি বাথরুমে যদি কেউ প্রবেশ করে এবং প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ আল্লাহ আউজুবিকা মিনাল খুবসি আল খাবাইফ এই টয়লেট করার কাজটাও তার আমল চলে টয়লেট করার সময় বের হওয়ার পরে যদি সে বলে গোফর অনাকা অথবা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাদি আনিল আজান এই কথাগুলো যদি বলে সেটাও আমল চলে স্ত্রী সহবাস করবে কেউ স্ত্রী সহবাস করা স্ত্রীকে চুমু খাওয়া এটাও আমল চলে স্ত্রীর হাত ধরে বসে থাকা আমল চলে স্ত্রীর হাত ধরে চাঁদ দেখতে যাওয়া তার সাথে গল্প করা সময় কাটানো আমল চলে স্ত্রী সহবাস করার আগে কেউ যদি দোয়া পড়ে ইসমিল্লা আল্লাহ শৈতন শৈতান মজান্নিমের শৈতান মা রাজাক্তানা তার সহবাসটার জন্য সে নেকি পাবে সেক্স করলে নেকি পাবে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটাও নেকির কাজ আল্লাহ রসুল বললেন এই কাজটা যদি তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করতা তাহলে কি সেটা জেনা হতো না গোনা হতো না সাহাবিরা বললেন হ্যাঁ হতো যদি তাই হয় তাহলে স্ত্রীর সাথে করলে ওটা নেকিও হবে ইসলামের মতো সহজ রিলিজন কোথাও পাবেন না খেতে বসেছেন খাবেন খিদা লাগছে এই জন্য খাবেন বিসমিল্লা বললেন খাওয়া শুরু করলেন প্রথম লোকমার সাথেই বললেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আমলো সলেহ কোরআন তেলাওয়াত করছেন আমলো সলেহ প্রতি হরফে দশ নাকি পাচ্ছেন জিকির করছেন সুফানুল্লাহ আলহামদুলিল্লাহ আমলো সলেহ সারাদিন আপনি যদি রসুলের স্টাইল ফলো করেন সকাল থেকে নিয়ে একদম ঘুমানো পর্যন্ত ঘুমাবেন ঘুম তো রেস্ট ঘুমানোর আগে একটু অজু করলেন বা অজু সম্ভব না আপনি দোয়াগুলো পড়লেন পরে ফু দিলেন সুরা বাকারা শেষ দুই আয়াত পড়লেন বিসমিল্লা আল্লাহ মবি ইসমিকে আমুতু আহিয়া পরে ঘুমিয়ে গেলেন পুরো ঘুমটা আপনার আমলে চলে ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন স্বপ্নে আপনি জেনা করতেছেন ওই ওই ওটার জন্য কোনো দোষ নাই ওটার জন্য কোনো দোষ নাই মাফ হয় না স্বপ্ন অনেক সময় ওটার জন্য কোনো গোনা নাই কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন শয়তান আপনাকে ডিস্টার্ব করেছে এরকম প্রতিটা কাজ যেই কাজগুলো রসুল্লাহ সাল্লাম করেছেন বা করতে বলেছেন অথবা মৌন সম্মতি মানে সম্মতি দিয়েছেন ঠিক আছে করতে পারো সেগুলো আমার সলে আরেকটা জিনিস আছে একই সাথে আল্লাহ এবং তার রাসুল যে কাজগুলো করতে নিষেধ করেছেন যে কাজগুলো করতে নিষেধ করেছেন যে কাজগুলো করার ব্যাপারে শাস্তির কথা বলেছেন সেই প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমলে চলে যেমন রাসুল বলেছেন যে শিরিক করো না শিরিক না করা আমলে চলে সুদ খেও না সুদ যে আপনি খাচ্ছেন না এটাই আমলে চলে সুদ আপনি খাচ্ছেন না সুদ খেতে খাবো না বলে অন্য একটা আপনি রিজিকের সোর্স খুঁজেছেন যে আমি সুদে থাকতে চাই না এই জন্য আমি কলা বিক্রি করি ওই কলা বিক্রি করাটা আপনার আমলে চলে এবং আপনি আল্লাহর কাছে মর্যাদা পান ওই কোটটাই পড়া ব্যাংক অফিসারের চাইতে কোটটাই পড়া ব্যাংকের অফিসার আল্লাহর কাছে রক্ত চোষা প্রাণীর মতো কোরআনের ভাষায় বললে হয়তো অনেকে কষ্ট পাবেন আল্লাপাক বলেছেন জানোয়ারের মতো আল্লাপাক বলেছেন জানোয়ারের মতো সুরা রফ আয়াত নাম্বার একশো উনআশি মাঝে মাঝে একটু হিট দিয়ে কথা বলতে হয় বলেই আল্লাহ এগুলো কথা বলেন তো এই যে আমরা অন্যায় থেকে দূরে থাকছি এটাও আমলে চলে ওই যে টাকনুর নিচে কাপড় পরলে গোনা হয় আপনি প্যান্টটা কেটে নিলেন এটাই আমলে চলে কারণ আপনি টাকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না দাড়ি শেভ করতে হয় না এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন দাড়ি যতদিন থাকবে আপনি আমল সলের মধ্যেই আছেন কন্টিনিউয়াসলি নেকি লেখা হচ্ছে আর এইটা একমাত্র না যেটা মৃত্যুর পর আপনার পরিচয় বলে দিবে আপনি মুসলিম না মুসলিম যে একমাত্র একমাত্র সন্না ভিজিবল সন্না যেটা নিয়ে আমরা কবরও যাব আর কোনো সন্না নিয়ে আমরা কবরও যাচ্ছি না ভিজিবল দেখা যাচ্ছে না একমাত্র সন্না যেটা দেখা যাচ্ছে এটা নিয়ে কবরে যাবে মানুষ পাগড়ি নিয়েও যাবে না কবরে জুব্বা নিয়েও যাবে না কবরে তো যেটা বলছিলাম যে আপনি যে অন্যায়গুলো এগুলো থেকে যে দূরে থাকছেন এটা আমলে সলে সেটা প্রত্যেকটা অন্যায় হোক না কেন যত বড় স্কেলেই হোক আর যত ছোট স্কেলেই হোক তাহলে আমল সলে আমি মনে হয় বোঝাতে পেরেছি যে আমলগুলো রাসুল করেছেন করতে বলেছেন অথবা সম্মতি দিয়েছেন সেগুলো আমলে সলেহ একই সাথে যেগুলো রাসুল নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়াও আমলে সলেহ আরেকটা বিষয় আছে সেটা হলো যে আমলে সলেহ এর বিপরীত জিনিসকে বলা হয় বেদাত যখন কোনো ব্যক্তি আমলে সলেহ করে না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যেটা আল্লাহ এবং তার রাসুল অনুমোদন করেননি ইসলামে এটাকেই বেদায়াত বলা হয় এটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে সময়ের ক্ষেত্রে হতে পারে এটা পদ্ধতির ক্ষেত্রে হতে পারে যেমন দরুদ পাঠ করাটা ইবাদত কিন্তু মিলাদ মাহফিলের স্টাইলে দরুদ পড়াটা বিরাত একজন ব্যক্তি দোয়া করবে একাকি দোয়া করতে পারে মাসাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু সম্মিলিতভাবে একটা সিস্টেম তৈরি করে নেয়া তা বেদাত একজন মানুষ ধরেন রোজা রাখবে ভালো কাজ এটা একটা নির্দিষ্ট দিনকে বেছে নিল যে এই দিনে আমি হাজার রাখার নামাজ পড়বো আর এই দিনে আমি হালু রুটি খাবো আর এই দিনে রোজা রাখবো সিস্টেমটা বেদাত অর্থাৎ আমল সালেহ এর বিপরীতটাই কিন্তু বেদায়াত আমল সালেহ এর পরিণাম জান্নাত বেদায়াতের পরিণাম কিন্তু জাহান্নাম আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন এই হলো দুই নাম্বার ইমান এবং আমল সালেহ আর দুটো আছে শর্ট করে দিচ্ছি তিন নাম্বার ওয়াতাওয়া সাউবিল হক তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে শেষ জামানায় যারা পরশ যারা নিজেরা আগে হকের উপরে থাকে নিজেরা আগে হকের উপরে দৃঢ় থাকে পাহাড়ের মতো খিদির আলী ইসলামের মতো ওই যে পাহাড়ে পাথরের উপর বসেছিলেন রকের উপরে নিজেরা দৃঢ় থাকে এবং এর পরে অন্যদেরকে হকের দিকে ডাকে এরা ক্ষতি থেকে বেঁচে থাকবে যারা ইমান এনেছে এরপর আমলে সলেহ করছে এখন মাশাল্লাহ পরিবার গঠন করে ফেলেছে নিজের যোগ্যতা হয়ে গেছে নিজে হকের উপর আসে মাশাল্লাহ এবার মানুষকে সে হকের দিকে ডাকছে কারণ ডাকার কাজটা তো স্কুল বয়দের কাজ না এটা স্কলারদের কাজ কারণ যদি যদি আমরা দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন না করি তাহলে আমি মানুষকে ভুল পথে দাওয়াত দিব সিম্পল আমি যদি ইংরেজির প্রফেসর হতে চাই আমাকে ইংরেজির উপর আরও বড় ডিগ্রি নিতে হবে তারপরে আমাকে ক্লাস নিতে হবে তাই আমরা নিজেরা যদি আগে এগুলোর উপর স্টিল থাকি তারপরে আমরা যখন মানুষকে দাওয়াত দিব যোগ্যতা অর্জন করব জ্ঞান অর্জন করব তখন মানুষ সঠিক পথের দিকে আমরা ডাকতে পারবো আর এই জায়গায় কিন্তু সমস্যা আছে আমরা দাওয়াটা খুব পছন্দ করি তো যোগ্যতা থাক বা না থাক একটু সুর করে বলতে পারি পড়াশোনা থাক বা না থাক হ্যাঁ পড়াশোনা খুব একটা নাই সুর আছে গলার মধ্যে সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করা হচ্ছে অসংখ্য মানুষ জিকিরের নামে প্যান্ডেলে উঠে লাফাচ্ছে অসংখ্য মানুষ ইসলামের নামে দলীয় তাকলিদে যাচ্ছে অসংখ্য মানুষ জিহাদের নামে জঙ্গিবাদে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে কারণ কি কারণ যে দাওয়াত দিচ্ছে সে জানে না আসলে সঠিকভাবে দাওয়াত দেওয়ার ম্যাথোডোলজিটা কি কোথা থেকে শিখবো আল্লাহ রাসুল থেকে শিখবো অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই শুধু রাসুল্লাহ সাল্লামের জীবনের দিকে তাকাবেন জীবনের কোন জায়গায় কোন অবস্থায় তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন ব্যাস জীবনের কোন সিচুয়েশনে তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন মক্কায় তিনি মূর্তির সামনেও নামাজ পড়েছেন ১৩ বছর তখন মূর্তি ভাঙার মতো সিচুয়েশন ছিল না মদিনায় খেলাফত কায়েম হওয়ার পরে আবার যখন মক্কা পুনরুদ্ধার করা হলো তখন তিনিই আবার মূর্তি ভেঙে দিলেন নিজের হাতেই মূর্তি ভাঙলেন জয়াল হাক ওয়াজ হাকল বাতিল বললেন তাহলে দুইটা সিচুয়েশন আলাদা ছিল দায়ীকে বুঝতে হবে তার যোগ্যতা কতটুকু তাকে কোন সিচুয়েশনে কি বলা যাবে কি বলা যাবে না কি কোন দিকে মানুষকে ডাকতে হবে কোন সময়ে কোন দিকে দাওয়া দিতে হবে এখন উম্মার যে সময় এই সময়টা মানুষকে ছোট ছোট ইখতলাফি বিষয়ের দিকে মতভেদ করার সময় নয় এখন আমরা এমন একটা সময় আছি যে আমরা এন টাইম শেষ সময়ের দিকে যাচ্ছি যখন সারা বিশ্ব একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে প্রবাগান্ডা চালাচ্ছে আর এই সময় যদি আমরা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে থাকি তাহলে আমাদের ওই যে হাওয়া বেরিয়ে যাবে আল্লাহ পাকসুর আনফালে বলেছেন বাতাস বের হয়ে যাবে হাওয়া বের হয়ে যাবে তোমরা পদ পাগুলো স্থলিত হবে এক ভাইকে মারবে আর এক ভাই হাসবে এক ভাইকে মারবে আর এক ভাই হাসবে বলবে আমাকে তো মারে নাই আমার আমার দলকে তো কিছু বলেনি সমস্যা নাই তো বোকা বুঝতে পারেনি যে পরে ওর কাছে ওরা আসতেছে তো এটা হবে তাহলে হকের দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে হকটাকে চিনতে হবে হকের হক চিনতে হবে এবং এর উপরে আগে নিজেদেরকে দৃঢ় থাকতে হবে তারপরে গিয়ে আমাদেরকে অন্যকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াত দেওয়ার সময় আমাকে পরিবেশ পরিস্থিতি এবং সময় বুঝতে হবে কোন সময়ে কোন প্রেক্ষাপটে কিসের দাওয়াত দিতে হবে এবং এই দাওয়াত দেওয়ার সময় হতে হবে মানুষের সাথে নরম উদার একটা মানুষ এখনও ইসলামের বেসিক কোনো বিষয় জানেই না ধরেন সে সলাতি আদায় করে না সে এখন আপনি কি সবার আগে ওকে সলাতের দিকে ডাকবেন নাকি ওকে আপনি বুকে হাত বাঁধা শেখাবেন কী করবেন বলেন তো আপনার বুদ্ধিমানের কাজ কি অ্যাটলিস্ট তাকে আগে সলাতের দিকে তো ডাকবেন সে নামাজ পড়তেছে মাসাল্লাহ এখন নিয়মিত জামাতে আসে মাসাল্লাহ হৃদয়টা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে আপনি ওকে আল্লাহগুলো বোঝান আমরা কি করি আমরা প্রথমে আক্রমণ করি যেখানে যাই এটা ঠিক না ওইটা ঠিক না আপনার এটা ভুল হয়েছে আপনার এটা ঠিক না এতে করে কি হয় ওরা তো এই ব্যাপারটাকে ভালোভাবে দেখেই না বরং এখানে ওরাও তখন ডিফেন্সিভ হয়ে যায় ওরাও তখন বলে যে না আমাদেরটাই ঠিক ওরা ওরাও মাহফিল করবে আপনার বিরুদ্ধে আর আমরাও মাহফিল করবো ওদের বিরুদ্ধে এই হচ্ছে উম্মার সার্কাস শব্দটা কি বললাম আমি সার্কাস এখন এই বাংলাদেশে এই সার্কাস চলে হকের দাওয়াত দেওয়ার জন্য হকের সংজ্ঞা জানতে হবে আল্লাপাক সুরা কাহাফের মধ্যে বলেছেন আয়াত নাম্বার তেইশ বা চব্বিশ আল্লাহ বলছেন ওয়াকুলিল হক মে রব্বিকুম হক সেটাই সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামান শাহ আফ আল ইউমিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওয়ামান শাহ আফ আল ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন্না আর আমি আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাপাক হকের সংজ্ঞা দিলেন হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গণতন্ত্র নাজিল হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম আমাদের সেকুলারিজম আমাদের এই যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ আমাদের ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এক সময় আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল ওই তাওরাতই ছিল ওই সময়ের হক ওই তাওরাতটা ওই সময়ের হক ছিল এরপরে জাবুর জাবুরটা ওই সময়ের হক ছিল ইঞ্জিলটা ওই সময়ের হক ছিল এখন কেয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কোরআন এবং সন্না এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এটার উপর আমল একজন ব্যক্তির না থাকে সে ব্যক্তি নামে মুসলিম হতে পারলো কাজে এখনও পরিপূর্ণ মুসলিম হতে পারেনি এটাকে বলা আত্মসমর্পণ এই হকটাকে আমরা আগে চিনলাম এরপরে আপনি হকের দিকে মানুষকে দাওয়াত দিবেন আর আমি বললাম দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে একটু লিবারেল একটু নমনীয় মানুষকে আগে বেসিক জিনিসগুলোর দিকে নিয়ে আসা তারপরে আপনি আস্তে আস্তে কঠিন জিনিসগুলো আলোচনা করেন আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট এই শেষ জামানায় সবার মাঝে একটা মৈত্রীর বন্ধন তৈরি করা বেশি ইম্পর্ট্যান্ট সে যে কোনো সংগঠন করুক না কেন সে যে কোনো দল করুক না কেন আমাদের দেখা উচিত ওর মধ্যে ভালো কতটুকু আছে হানাফিদের মধ্যে ভালো আছে আহলুল হাদিসদের মধ্যে কিছু ভালো আছে তাবলিগের মধ্যেও দেখবেন আপনি কিছু ভালো আছে জামাত ইসলামে দেখবেন আপনি কিছু ভালো আছে চরমনায় দেখবেন কিছু ভালো আছে সবারই মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই আছে আপনি কেমন করে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ ওই যে বললাম হক থেকে বুঝতে হবে হকের মানদণ্ড দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো এটা খারাপ আর একান্ত যদি নাই পারি ডিসাইড করতে আমি তাহলে সমসাময়িক যত ওলামায় কেরাম আছে তাদের কাছে যাব গিয়ে বলবো পরামর্শ করব যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং তারপরে আমি যাচাই বাছাই করে দেব কোনটা সত্যের বেশি কাছাকাছি আর যদি দেখা যায় দুইটা অপশন দেখা যাচ্ছে এটাও ঠিক ওইটাও ঠিক যেমন ধরেন আল্লাহ এটা তেত্রিশ বার করে পড়া যায় তেত্রিশ তেত্রিশ তেত্রিশ আর লাস্টে একবার লাহ ওয়াহুল শরিক আলা তাই না কি জানি লাহ হ্যাঁ হ্যাঁ মাসা লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শহীম সহি সহি একটা হাদিসে আরেকজন সাহাবিকে রসুল বলছেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার আল্লাহ আকবার এটা কি জয়ীফ এটা সহি তাহলে কখনো আপনি ওইটা আমল করেন কখনো এটা আমল করেন বৈচিত্র্য থাকলো বেতের সলাদ কত রাখাত পড়ছেন রসুল এক তিন সাত পাঁচ নয় কোনটা সহি সব সহি এখন কিছু মানুষ বলবে আমরা গোলাল উমার কালেম সবই সহি বলে এক জায়গায় এই কথাটা বলে আসলাম মিঠাপুকুর জায়গিরহাটে তো পরে একজন খুব খুবই খেপে গেছে আমার উপরে খাবার টেবিলে আমার উপর খুব আক্রোশ ঝাড়ল বলল যে আপনি গোলাল উমার আলেম আপনি সবগুলোকে সহি বললেন তা আমি জিজ্ঞাসা করলাম বেতর সলাদ কোনটা সহি বললো যে আমি তো অত পণ্ডিত না পড়াশোনা জানি না বলে চলে গেল এই যে আমাদের আচরণগত সমস্যা এটার কারণ আসলে অজ্ঞতা অজ্ঞতা এবং আমাদের সব নলেজগুলো না থাকা এরকম প্রতিটা মাসালা আপনি দেখবেন ওই যে পায়খানা করতে বসা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো আমল আমরা করি প্রতিটা আমলেই একাধিক অপশন আছে একবারে হাঁটু বেড়ে বসার অপশন আছে এক পা ডান পা খাড়া করে বসার অপশন আছে পায়খানাতে খাবার টেবিলে বসার মানে নিচে যখন বসি হাঁটুর উপরে বসার অপশন আছে না তাসাহুদের মতো বসার অপশন অপশন আছে না কোনটা সহি বলবেন দুটাই সহি আপনি সলাতে দাঁড়াবেন কখনো দুই রাকাত সুন্নত পড়ার অপশন আছে কখনো চার রাখাত আছে না কখনো বেতর এক রাকাত পড়ার অপশন আছে কখনো তিন রাখাত আছে না কোরআন তেলাওয়াত করবেন অপশন নাই অপশন আছে আপনি যে কোনো সুন্নার দিকে যান ঘুমাবেন ঘুমানোর সময় অনেক দোয়া কোনটা সহি সবগুলোই সহি সুরা কাফেরুন পড়ে ঘুমানোর হাদিস আছে সুরা কাফেরুন অনেকে বলবে এটা নাই আছে হয়তো সে জানে না তাই আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে যে সব ডাটাগুলোকে এক জায়গায় আনতে হবে যদি আমার কাছে না থাকে আমি ওলামা কেরামদের বই পড়বো সহযোগিতা নিব এবং সবার মাঝে ঠিক আছে ভাই আমার আমি বুঝতে পারতেছি ওরটা হয়তো একটু দুর্বল আমারটা বেশি সহি আচ্ছা ঠিক আছে সে সেটা করতেছে করুক করুক আমি তাকে হিকমার সাথে একসময় বুঝাবো যে ভাই এটা যেটা বেশি সহি আপনি চাইলে এটা করতে পারেন আমি আমার আমার কাছে এটা ভালো মনে হয় মাশাল্লাহ কোনো ইমামের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল হানাফি মাজাবের ইমাম শাফি মাজাবকে ঘুষি মারতেন নাকি <laughs> আমরা এগুলো করি কেন আমাদের এগুলো অজ্ঞতা অথবা হিংসা অথবা হটকারিতা এগুলোর কারণে করি এতে করে আমাদের একটা লাভ হয় সেটা কি জানেন আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়নিসদের দাসে পরিণত হই এটা আমাদের লাভ হয় আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়নিসদের দাসে পরিণত হই কারণ ওরা বিভক্ত উম্মাকে সুযোগ পেয়ে ধ্বংস করার পথ খুলে যায় এটা হলো হক হকের দাওয়াত আমরা দিব আর একটা হলো সবর এটা বলে শেষ করছি সবর অথবা সবের সবর হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা সবর করে আচ্ছা দাওয়াতের সাথে সবরের সম্পর্ক কি রংপুরে কুকুরের সংখ্যা বেশি হয়েছে না আমাদের এলাকায় একই অবস্থা আমাদের এলাকায় কুকুরের যন্ত্রণায় ঘুমানো যায় না এখন আর একটা বিষয় আমি দেখছি আমাদের এলাকায় অনেক বৃত্তশালী আছে তো বৃত্তশালীদের টাকা রাখার জায়গা নাই আর বাসায় হয়তো আল্লাহ এবং তার রাসুলের প্রতি সেই রকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহ ভালো জানেন তো সবাই কুকুর পুষতেছে বাসায় সম্পদ পাহারা দিচ্ছে কুকুররা সুফার আল্লাহ জানেন এই ব্যাপারেও হাদিস আছে যে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে কথাটা মনে হলো দেখেন এটা উপকার হবে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে প্রতিদিন তার আমল নামা থেকে এক কেরাত নেকি কেটে দেওয়া হবে এক কেরাত এক কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান আমি দেখেছি উহুদ পাহাড় আপনারা যারা হজ করেছেন দেখেছেন উহুদ পাহাড় এত বড় নেকি তার আমল নামা থেকে কেটে দেওয়া হবে আবার কেউ যদি কোনো ভাইয়ের জানাজায় যায় তার আমল নামে এক কিরাত নেকি লিখে দেওয়া হবে মাটি দিলে আরও এক কিরাত নেকি লিখে দেওয়া হয় তো সবরের সম্পর্কটা কি হকের সাথে সবরের একটা সম্পর্ক আছে সেটা হলো সত্য এমন একটা জিনিস যেটাকে আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না হক এমন একটা জিনিস যেটাকে কখনো আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না ধৈর্যের সাথে প্রতিষ্ঠিত করতে হয় এক্সাম্পল আপনি নূ আলাইসাল্লামের দিকে তাকান নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিলেন চল্লিশ বা আশিটা মানুষ ইসলাম কবুল করলেন আপনি দেখ তাকান ইব্রাহিম আলাইসাল্লাম সবর করতে করতে দেশে থাকতে পারলেন না হিজরত করতে হলো শেষ করছে তারপরে দেখেন আপনি আজ সামুদ জাতি আপনি প্রশ্ন করেন ঠিক আছে ঠিক আছে ফেরাউন মুসা ঈসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লামের তো জায়গাই হলো না পৃথিবীতে মুসা আলি সাল্লাম তাকে উম্মা এত কষ্ট দিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে মুসা আলি সাল্লামের কথা চিন্তা করতেন আর সান্ত্বনা পেতেন একদিন আল্লাহ রসুল গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন একজন এসে বললেন ইয়া মোহাম্মদ ইদিল হে মোহাম্মদ ইনসাফ করো তুমি ইনসাফ করছো না আল্লাহ রসুলকে বললেন এইভাবে ডাইরেক্ট রসুল সাল্লাহ সাল্লামের পাশে সাহাবিরা ছিলেন তারা বললেন ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দিন গরদান উড়াই দিবে বেটার আল্লাহ রসুল্লাহ সাল্লাম ধৈর্য ধরলেন বললেন যে মুসাকে তার কম এর চেয়েও বেশি কষ্ট দিয়েছিল তিনি মুসা আলাইসালামের কথা চিন্তা করে সান্ত্বনা নিতেন এত বেশি কষ্ট মনি ইসরায়েল তাকে দিয়েছিল কল্পনার বাইরে আল্লাহবাক মনি ইসরায়েলের মধ্যে এমন অনেক নবী পাঠিয়েছিলেন যাদের সাথে কোনো উন্মতি ছিল না দুইজন চারজন পাঁচজন দশজন আবার এমনও হয়েছে একই সাথে একটা জায়গায় অনেকগুলো নবীকে পাঠানো হয়েছে এবং সবাইকে তারা হত্যা করেছে একদিনে চল্লিশ জন নবীকেও তারা হত্যা করেছিল এরকম হিস্ট্রি আছে তো সবরের ব্যাপারটা নবীদের সাথে সম্পর্কিত তাদের দাওয়াতের সাথে দেখেন হকের সাথে সবর সম্পর্কিত আছে আর সর্বশেষ দেখেন আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীজি তিনি এত ভালো মানুষ তাকে আল আমিন বলা হয় তিনি কখনো মিথ্যা বলেন না কাউকে কষ্ট দেন না এতিমকে ভরণ পোষণ করেন বিধবাকে দেখেন নবী হওয়ার পর থেকেই তার টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেল তাকে বলা হচ্ছে দ্যাব মিথ্যাবাদী ভণ্ড প্রতারক ক্ষমতালোভী তাই না জিনগ্রস্ত শয়তানের বলি আওড়া এগুলো সব বলা হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তাকে পনেরোটা গালি খেতে হচ্ছে চোদ্দোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে নিজের মাতৃভূমিতে তার থাকা হলো না হিজরত করতে হলো সবর করলেন তাই এই যে হকের দাওয়াত এর সাথে সবরটা খুব ইম্পর্টেন্ট আমরা যেন এই হকের দাওয়াত দিতে গিয়ে অধৈর্য হয়ে না যাই এবং লিবারেল মধ্যম পন্থা অবলম্বন করি এবং সবার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করি সবর করি একদিনে কোনো কিছু পরিবর্তন হবে না একদিনে কখনো কোনো কিছু পরিবর্তন হবে না একটা সুন্দর গঠনমূলক পদ্ধতিতে দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা করলে হয়তোবা কোনো ফলাফল পাওয়া যাবে আল্লাহ রবুল আলমিন আজকে সময় শেষ হয়ে গেছে আমি শর্ট শেষ করলাম আল্লাপাক আমাদেরকে শেষ জামানার এই সুরা সুরাতুল আসরের উপরে আমল করা তৌফিক দান করুন এখানে যে বিষয়গুলো আছে এক এক বাক্যে বলছি যে আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন শেষ জামানার দিকে বেশি ফোকাস করতে বলেছেন তিনি বলেছেন শেষ জামানার বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা ইমানদার ইমান এনেছে এবং একই সাথে সৎ আমল সম্পাদন করেছে এবং এর সাথে তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল অন্যকেও হকের দাওয়াত দিয়েছে এবং সর্বশেষ যারা ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরকে এই গুণগুলো আল্লাপাকে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং এই ছোট্ট সুরাটার মধ্যে অনেক ব্যাপক আলোচনা আছে আপনারা এগুলো তাফসির পড়বেন বাসায় তাফসির কিনবেন পড়বেন আরও অনেক নলেজ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাপাক এই প্রতিটা বিষয়ের উপর আমাদেরকে আমল করার আল্লাপাক তৌফিক দান করুন আমাদের কোরআন কোরআনের আলোয় আল্লাপাক আমাদেরকে আলোকিত করুন <clears throat> আমাদেরকে ইমান আনার মতো আনার তৌফিক দান করুন আমল সলেহ বেশি বেশি করার তৌফিক দান করুন হকের উপর থাকার তৌফিক দান করুন দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন এবং সবর বা ধৈর্য ধরার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আর শেষ করার আগে আজকে যে বক্তব্যটা হলো এর উপর একটা কুইজ হবে এই কুইজটার